বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও শেয়ার করছি আশা করি ভালো লাগবে এ কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আজকের আমলের বিষয় হল সংসারে দরিদ্রতার হালত দূরীভূত হবে সংসারে গায়েব থেকে আল্লাহ তালা আল্লাহর খাজানা থেকে সংসারে বরকত দান করবে বন্ধুরা আসুন কোন আমল কীভাবে কোন সময় করলে আল্লাহ তালা আপনার নেক স্যার আপনার উদ্দেশ্যটা সফলতা হবে বন্ধুরা আসুন জেনে নিন বন্ধুরা যেহেতু আজকের আলোচনার বিষয় গায়ের থেকে আপনার রিজিকে বরকত দেবে সেহেতু অবশ্যই আমলটি কন্টিনিউ করুন তাহলে আপনি বুঝতে পারবেন বন্ধুরা যদি আপনি এই আমলটি সকাল ও সন্ধ্যায় দুইবার করেন ফজরের নামাজ বাদ এবং মাগরিবের নামাজ বাদ যদি আপনি দুইবার এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তালা আপনার এই আমলের বরকতে অবশ্যই আল্লাহ তালা তার গায়েব থেকে তার খাজারা থেকে আপনার ডেজিকের ব্যবস্থা করে দেবে বন্ধুরা আসুন জেনে নিই বন্ধুরা আমরা সকলে জানি মহান রব্বুল আলমিনের নিরানব্বইটি সুন্দর নাম রয়েছে যেগুলোকে আল আসমাউল হুসনা বলা হয় এই আল আসমাউল হুসনা নামের ভিতরে একটি নাম আছে আর রাজ্জাক আপনি যদি এই আর রাজ্জাক নামের জিকির করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা ওয়াদা করছেন তার সংসার থেকে দরিদ্রতার হায়ালাত দূর করবেন অভাবকে চিরবিদায় জানাবেন এবং সচ্ছলা থেকে তাকে দান করবেন ছোবাহ আল্লাহ বন্ধুরা মহান আল্লাহ তারা যেহেতু বলেছেন ও নে আস্তাজবিলাকুম তোমরা আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব আর রাসুল এ কারণেই বলছেন যে তোমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাও তাহলে সেই চাওয়ার আগে সেই আমলের আগে আমার দূরত শরীফ পাঠ করো এবং আমলের পরেও আবার দূরত শরীফ পাঠ করো বন্ধুরা সেহেতু আল্লাহর কথা এবং রাসুলের কথা অনুসারে আমরা যেটা বুঝলাম উক্ত আমলটি করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে দূরত শরীফ পাঠ করতে হবে আপনি তিনবার দূরত শরীফ পাঠ করবেন এবং তারপরে উক্ত নামটি দশবার পাঠ করবেন এবং এই নামটি দশবার পাঠ করার পরে আবার আপনি দূরত শরীফ পাঠ করবেন পাঠ করলে মহান আল্লাহ তালা তাহলে অবশ্যই আপনার নেক মাকাসাদ পুরা করবে আপনার সংসার থেকে অভাব অনাটন দূরীভূত হবে আল্লাহ তালা আপনার সংসারে সচ্ছলতা দান করবেন বন্ধুরা আজকের আমলের বিষয় ছিল এটি এই ছোটোখাটো আমলের ভিডিও